মানে আপনি একটা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সব কিছু ওষুধ দিবে থেরাপি দিবে আকুপাংচার করবে ব্যথা কমে যাওয়া no this is not treatment হাঁটতে পারা মানে ট্রিটমেন্ট না আপনাকে অ্যাট ফার্স্ট একজন specialist should diagnosed your disease prognosis of disease রোগের ভবিষ্যৎ কী সেটা আপনাকে জানাবে আপনার কি রোগ হয়েছে সেটা জানাবে কি কারণে হয়েছে সেটাও জানাবে কজ অফ দ্য বা aetiology of the disease so এই জিনিসগুলো আপনি যখন জানবেন দেন ডাক্তার সাহেব তার জ্ঞান লব্ধ তার কাছে যে রিসোর্স চিকিৎসা বিজ্ঞান তার হাতে আছে সেটা সে অ্যাপ্লাই করবে করার পর আপনি ভালো হলেন বা সুস্থ হয়ে গেলেন কিন্তু ওই যে কথাটা বললাম ডায়াগনোসিস এটা আপনি যখন জানলেন তাহলে আপনি কি করবেন আপনি জানবেন আপনার কী রোগ আছে আপনি ভবিষ্যতে আপনি নিজের থেকেই কিন্তু নিজের প্রোটেকশন নিতে পারবেন যে আমার ভিটামিন ডি কম আছে আমার হাড় ক্ষয় আছে আমার ডিস্ক প্রলাপস আছে সো আমি ডাক্তার সাহেব এভাবে চলতে বলেছে এই ব্যায়ামটা করতে বলেছে এটা না করেছে ওটা করেছে খাবার নিষেধ করেছে এবং আপনার বয়সের সাথে আবার কয়দিন পরে ওনার সাথে দেখা করতে হবে কদিন পর পর কী চিকিৎসা নিতে হবে আবার থেরাপি লাগবে কি না সো এই জিনিসটা আপনি ক্লিয়ার নিজের থেকে বুঝবেন একেবারে ফি সাবিল্লা ডাক্তার উপরে ছেড়ে দিলে কিন্তু চিকিৎসা হবে না রোগ আপনার সুস্থতা আপনাকে করতে হবে আমরা ডাক্তাররা শুধু আমাদের জ্ঞানলব্ধ গবেষণা আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দেই এবং সঠিক পথ দেখাই আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন আপনি কি প্লেনে যাবেন না ট্রেনে যাবেন না বাসে যাবেন না লঞ্চে যাবেন না হাওয়ায় উড়িয়ে যাবেন না হেঁটে হেঁটে যাবেন কোন রাস্তায় যাবেন নারায়ণগঞ্জ হয়ে যাবেন নাকি মুন্সীগঞ্জ হয়ে যাবেন এই রাস্তাটা শুধু আমাদের কাজ দেখানো বাট গন্তব্য পৌঁছতে হবে আপনাকেই এই জিনিসটা অনেক রুগী বুঝে না এক একেবারে ফি সাবিল্লাহ বৈশা থাকলে কিন্তু রোগের চিকিৎসা হবে না আপনি ভালো থাকবেন না এবং যে ডাক্তাররা সেটা না বুঝায় বলে সেই রুগীরা হতাশ হয়ে যায় সো আপনাকে এই জিনিসটা জানতে হবে